আসুন আমি আপনাদেরকে আজকে একটা নতুন ডিজাইন করে দেখাবো আজকে একটা নতুন ডিজাইন করছি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে নতুন নতুন ধরেন মানে অনেক রাখবেন রাখবেন বন্ধু হিসেবে পাশে তাহলে আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা Thank